একটা হলো রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের দুনিয়ার জিন্দিগি আল্লাহর কাছে মূল্য এতটুকু মাছি দেখেছেন মাছি একটা মাছি মাছির যে ডানা আছে মশার যে ডানা আছে আপনাকে যদি বলি আমি আপনাকে এক মন মাছির ডানা দেব অনেক দামি না অনেক দামি নাকি এক মন মাছির দামি আপনি কিনবেন আমার কাছে না কিনবেন না কারণ কি মাসির ডানা দিয়ে কিছু হয় না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমাদের দুনিয়ার জিন্দিগি মাসির ডানার সমানো মূল্য নয় তোমাদের দুনিয়ার জিন্দিগি মাসির ডানার সমানো তোমার আল্লাহর কাছে দামি নয় দুনিয়াটা মাসির ডানার দাম আছে কারণ মাসির ডানা তো আল্লাহ বানিয়েছেন এটার দাম আছে তার কাছে দাম আছে কিন্তু দুনিয়ার দাম আল্লাহর কাছে এই মাসির ডানার সমানো না কিন্তু আমাদের কাছে দাম আছে কিনা আছে কিনা বলেন তো আল্লাহ সুবাহ বলেন পরিত্যক্ত জিনিস যে জিনিসের দাম নাই ওই জিনিসের মতো হলো দুনিয়ার জিন্দিগি সুতরাং আমি আবার একটু ব্যাখ্যাতে যাব আমার কথা বুঝতেছেন তো আমাদের দুনিয়ার পর্যায়ে আল্লাহ সুবাহাল কয়টা কয়টা কথা বলেছেন লাবুন ওয়া লাহাবুন ওয়াজিনাতুন ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়াতাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আউলাদ এবার আসি হায়াতুদ দুনিয়া দুনিয়ার জিন্দিগি আল্লাহ বললেন লাভ খেলা এটা পর্যায়ে প্রথম একটা শিশু বাচ্চা যখন জন্ম নেয় ধীরে ধীরে বড় হয় একটা ছোট্ট বাচ্চা দুই তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছরের মধ্যে সে কিন্তু খেলতে চায় আপনি হাতটা দেন হাতটা দিলেই সে খুশি হয় ঠিক না আপনি তার সামনে একটা লাইট ধরেন খুশি হয় আপনি তার সামনে কিছু একটা ধরেন সে খুশি হয় সে একটু খেলার মধ্যে থাকতে চায় কিন্তু খেলাটা সে বুঝে না খেলাটার কোনো উদ্দেশ্য নেই খেলার মধ্যে তার কোনো প্রাপ্তি নেই এটাকে বলা হয় লাভ এটাকে খেলা বলা হয় এই বাচ্চাটা এই খেলার মধ্যে থেকে থেকে সে আনন্দ পায় কিন্তু এটার কোনো পাওয়া নাই কে বলেন খেলার মধ্যে কোনো পাওয়া আছে নাকি খেলার মধ্যে পাওয়া আছে ফুটবল খেলা এত কিছু হয় ক্রিকেট খেলা এত কিছু হয় তার মধ্যে কোনো পাওয়া আছে বর্তমানে ছেলেরা গেম খেলে না মোবাইলে গেম খেলে না কি জানে গেমগুলি কি পাওয়া আছে কিছু পাওয়া নাই এটাকে বলা হয় লাহাবুন যে খেলার মধ্যে কোনো ধরনের প্রাপ্তি নেই যে খেলার মধ্যে কিছু পাওয়া নেই এমন একটা খেলার মধ্যে একটা সময় কাটিয়ে দিই আমরা এরপরে লাহাব কৌতুক আমরা কৌতুক করি আমরা আনন্দ করি একটা পর্যায়ে আমাদের জীবনে চলে আসে যেমন একটা ছেলের বয়স যখন ছয় সাত আট দশ বছর হয়